স্টার্ট করে দিচ্ছি আমরা এখনও বেসিক লেভেলে আছি আমরা এখনও খুব সামনে আগাইনি আমরা গতদিন দুইটা ক্লাসের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং ফেসবুক পেজকে কাস্টমাইজ করা আমরা ভালো হয়ে শিখছি আমরা এই পেজটাই করছিলাম এই পেজটাই আমরা কাস্টমাইজ করছি তাই না এখন আমাদের <clears throat> কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা ঠিক আছে কেন গ্রুপ ক্রিয়েট করা গ্রুপ ক্রিয়েট করা এই জন্য এই যে গ্রুপ হচ্ছে আপনার ব্র্যান্ড আমি প্রথমেই বলছি আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন যে কেউ হোক এই ফ্রিল্যান্সারের জন্য কি প্রয়োজন তার একটা ফেসবুক প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন মিনিমাম তিনটে অ্যাকাউন্ট হইলে বেটার একটা ফেসবুক পেজের প্রয়োজন একটা ফেসবুক গ্রুপের প্রয়োজন এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না সে রেডি করবে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবে না এদিকে যাওয়ার পরে ছয়টা ফেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট লাগবে আপনার লিঙ্কডিনে পেজ লাগবে গ্রুপ লাগবে সেগুলো সামনের ক্লাসে অবশ্যই আলোচনা হবে সমস্যা নেই কিন্তু আগে ফেসবুক কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ভিজিট করে ফেসবুকে কাজও পাওয়া যায় ফেসবুকে তারপরে হচ্ছে আপনার নিজের অ্যাক্টিভিটিসও থাকে ফেসবুকে ফেসবুক কী জন্য ফেসবুক হচ্ছে একটা প্রমাণস্বরূপ একটা ডিসপ্লে আর আমার একটা পেজ <coughs> আমার একটা পেজ দরকার এখন আমি নিজে পেজটা যদি নিজে ক্রিয়েট করি সেই পেজটা আমার ক্রিয়েট করার সাথে সাথে কি হইলো আমার একটা পেজ ক্রিয়েট করা হলো তার সাথে আমার একটা প্র্যাকটিস করা হইলো দুটাই হয়ে গেল ঠিক আছে তেমনিভাবে আমার একটা গ্রুপের প্রয়োজন তাইলে আমি একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল তার সাথে গ্রুপটা আমার প্র্যাকটিস করা হয়ে গেল ওকে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনি কি করতে পারেন এখানে ক্লিক করে এখান থেকে গ্রুপ নিয়ে আসতে পারেন দেখেন আপনি আসতেছে একটু নেটওয়ার্ক স্লো এখান থেকেও নিয়ে আসা যায় গ্রুপ এই যে গ্রুপে ক্লিক করলে এখানে হয়ে গেল ক্রিয়েট গ্রুপ ওই যে গ্রুপে ক্লিক করার পরে আসছে কি ক্রিয়েট গ্রুপ এটাতে একটা জয়েন দিয়ে দিই এই যে ক্রিয়েট গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করলে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাব আচ্ছা আচ্ছা এখন ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে এখন আমার কি করতে হবে একটা গ্রুপ নাম দিতে হইব আচ্ছা গ্রুপ নাম কি দেওয়া যায় ডিজিটাল আইটি পার্ট দেওয়া যায় মনে হয় ওকে ডিজিটাল আইটি পার্ক দিলাম আমার গ্রুপের নাম তারপরে এখন চুজ প্রাইভেসি এটা পাবলিক গ্রুপ অবশ্যই আমাদের দুইটা গ্রুপ রাখবো একটা গ্রুপ হচ্ছে প্রাইভেট একটা গ্রুপ হচ্ছে পাবলিক প্রাইভেট গ্রুপ কী জন্য প্রাইভেট গ্রুপ ওই জন্যই যে প্রাইভেট গ্রুপটাতে আমরা যখন দিমু তখন আমাদের কিছু কাজ কর্ম সেই কাজের পোর্টফোলিওগুলো আমরা এককভাবে অর্থাৎ যে কোনো একটা কাজ করছি সেই কাজের স্ক্রিনশটটা এখানে রাখলাম আমরা প্রাইভেট গ্রুপে পোস্ট করবো পাবলিক গ্রুপে পোস্ট করবো পাবলিক গ্রুপে প্রাইভেট গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইভেট গ্রুপে আপনার সদস্য সংখ্যা খুব কম থাকবে আপনার পোস্টগুলো যে কেউ যে কোনো পোস্ট করতে পারবে না যে কোনো সময় যে কোনো পোস্টের আপনি হারাইয়ে ফেলবেন না এই জন্য আপনার পোস্টগুলো এখানে সক্রিয় থাকবে কিন্তু পাবলিক গ্রুপে হবে কি আপনার সদস্যের সংখ্যা বাড়বে মানুষও পোস্ট করবে আপনিও পোস্ট করবেন তখন আপনার পোস্টগুলো অটোমেটিকলি কী দিব হারিয়ে দেব we have done a lot on Facebook now it is time to switch to Google ads sir গুগলে বিজ্ঞাপন সুইচ করতে চায় ওকে সরি ফর দ্যাট এটা সাপোর্ট দেওয়া লাগছে এরকম দেওয়া লাগে আর কি তো এই জন্য প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইভেট গ্রুপে আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনার পোস্টগুলাই থাকবে অন্য কেউ পোস্ট করবে না আর পাবলিক গ্রুপের মধ্যে হচ্ছে আপনার অনেক মানুষ পোস্ট করবে সেখানে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো হারিয়ে যাবে সো এই জন্য আপনাকে দুইটা গ্রুপ করবেন একটা গ্রুপ করবেন পাবলিক আর একটা গ্রুপ করবেন প্রাইভেট ঠিক আছে তবে আগে পাবলিক গ্রুপটা করবেন আচ্ছা এখানে কিছু ফ্রেন্ড ইনভাইট করতে হইব এক দুইজন ফ্রেন্ড যেমন আমার এইটা দিয়ে দিলাম তারপরে আরেকজন দিতে পারেন এ আমার ছোটো ভাই তাকে দিয়ে দিলাম এই দুইজন দিয়েই দিলাম তারপরে এই যে ক্রিয়েট শব্দ আছে ক্রিয়েট শব্দের মধ্যে আমরা দিয়ে দিলাম একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাব দেখেন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা এবং মানে এই গ্রুপটা ক্রিয়েট হওয়ার পরে আপনাকে এখান থেকে কিছু জয়েন আপ দিবেন এই যে এইটাতে দিলাম এটা জয়েন দিলাম এটাতে জয়েন দিলাম আমার গ্রুপের মাধ্যমে কিছু গ্রুপে জয়েন দিব যে গ্রুপগুলোতে জয়েন দেওয়ার পিছনে কারণ হচ্ছে গ্রুপের রিচ বাড়বে গ্রুপের এঙ্গেজ বাড়বে কথা বুঝতে পারছেন এখন আসুন আমরা আমাদের গ্রুপটাকে একটা সেট আপ করি ওকে এখন আমরা এই গ্রুপগুলোকে গ্রুপটাকে একটু সেট আপ করি সেট আপ করতে হলে এই এখান থেকে এই দেখে নিচের দিকে আসবেন নিচের দিকে আসেন নিচের দিকে আসেন এই যে গ্রুপ সেটিংস গ্রুপ সেটিংসে ক্লিক করলাম গ্রুপ সেটিংসে ক্লিক করার পরে আসেন এখানে set up group name and description আচ্ছা নেই নেম ডিসক্রিপশন এই যে কলমের মধ্যে ক্লিক করলাম এখানে কলমের মধ্যে ক্লিক করার পরে ডিজিটাল আইটি পার্ক দেওয়া আছে এখন একটা ডেসক্রিপশন দেই ডেসক্রিপশন হাই আই এম একটা জিনিস দেখেন এই যে আমি প্রফেশনাল বানানটা ভুল করছি এন যে এটা আর্টিকেল দেয়া ভুল হইছে এই যে ভুলগুলো এই ভুলগুলো ধরার জন্য আপনাকে একটা এক্সটেনশন এড করতে হইব আপনার প্রোফাইলের সাথে আপনার কম্পিউটারের সাথে আপনার এই গুগল ক্রমের সাথে এই এক্সটেনশনটা যদি এড করে ফেলেন তাহলে এই যে আপনি গ্রামাটিক্যালের ভুল করবেন বা আপনার প্রোফাইলের আপনি না বানান ভুল করবেন আপনি যে কোনো সেন্টেন্সের লিখতে ভুল করবেন এই ভুলগুলো আপনাকে সে দৈরা দিব কথা বুঝতে এই এক্সটেনশনটার নাম হচ্ছে গ্রামারলি ঠিক আছে এই গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন কিভাবে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন সেটা আমার চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন আপনি গ্রামারলি এক্সটেনশনটা আপনাদের সবার কি গ্রামারলি এক্সটেনশনটা আছে জি স্যার সবার আছে সবাই কথা বলেন না দেখি না স্যার আমার নেই তাইলে আপনি এখান থেকে আমি দিচ্ছি এখন আপনারা যাদের নাই আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কি করবেন আপনাদের প্রোফাইলের মধ্যে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে দেবেন ক্রোমো ব্রাউজারের সাথে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে দিবেন কারণ গ্রামারলি এক্সটেনশনটা না স্যার আপনি এইভাবে অ্যাডভান্সলি কাজ করতে পারবেন না কথা বুঝতে পারছেন অ্যাডভান্সলি কাজ করার জন্য আপনি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করতেও হইবে ওকে <clears throat> আচ্ছা যাক তাইলে আমি লিখলাম hi I am Joynal Abedin as a professional freelancer am a digital marketer. এই মামুন্যারে তো একটু সমস্যা মধ্যে গেছি হ্যাঁ মামুন ভাই জি স্যার উনি ঘন্টা মিনিট পর মিটিং করতে যেতে স্যার কি আপনি কি আপনার জন্য এই সময়টা কাজ করে এখন আমি লিখে দিছি যে হ্যাঁ আমার জন্য এটা কাজ করে কোনটা এটা কোনটা ওই যে পার্টনারে কাজ করতে চাই যেটা নেই ওইটা নেই না না আচ্ছা ঠিক আছে দুই ঘন্টা চল্লিশ মিনিট পরেই দেন সমস্যা নাই হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই okay i am a digital marketer i have been working আচ্ছা এই হচ্ছে একটা বিষয় আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন এইটা এইভাবে না লিখে আপনি মনে করেন ইংরেজিতে পারেন না অথবা আপনার লিখতে বোরিং লাগতেছে অথবা আপনি কি করতেছেন আপনি লেখা আপনার টাইপিং স্পিড খুব একটা ভালো না আপনার জন্য আরেকটা কাজ আছে আপনি সেখান থেকে চ্যাট জিটিপিটি চ্যাট জিপিটি নামে একটা এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটাতে আপনি কি করবেন সাইন আপ করবেন আর যে কোনো একটা চ্যানেল থেকে আপনি কিভাবে চ্যাট জিটিপি জিবিটিতে সাইন আপ করতে হয় সেটা শিখে নেবেন শিখে আপনি এখান থেকে সাইন আপ করবেন সাইন আপ করে আপনি এখান থেকে লার্ন মোর এখান থেকে আপনি লিখবেন আপনি লিখবেন write a description about professional freelancer in digital marketing আচ্ছা write a description about professional freelancer in digital marketing হানে দিলাম দেখেন সে আমাকে কি দেখ একটু অপেক্ষা করি আমরা আমরা কাজ যদি জানি তাইলে আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে অনলাইনে শুধু কাজ কিভাবে অনলাইনের এই সেক্টরগুলো ব্যবহার করতে হয় সেগুলা এখান থেকে আমি শিখতেইব এই যে দেখেন আমাকে দিচ্ছে a professional freelancer in digital marketing is a highly skilled and experience individual individual who specialize in promoting business and organization through various digital change channels and platforms they have a deep understanding of ওয়াল্লা সেইটা আমার দিয়ে দিছে মানে অন্য একটা ডেসক্রিপশন দিয়ে দিছে এইটা দেয় নাই আচ্ছা যাই হোক আচ্ছা তার এইটারে আমি আর সাপোর্ট করলাম না এটা নিতাম না আমি এখানে লিখে দেখ রাইটের description I am a professional in digital ঠিক আছে এইটাতে সে কী দিয়ে দেখি As a professional freelancer in digital marketing, I possess a deep understanding for uh, organization through various PPC advertise. এই এইটা দিছে ঠিক আছে They have track record of success in promoting business and organization through various digital channels. I have a wealth of experience in developing and executing eh, effective marketing strategies, mm, including search engine optimization, social media marketing, content marketing, email marketing, and pay per click PPC advertising. I am uh, equipped with the latest tools and technology and stay up আচ্ছা আউটও দেওয়া যায় আরেকটা দিয়ে দেই write a description. I am a professional DZ I am a professional digital marketer এইটাও দেওয়া যায় আচ্ছা As a professional digital marketer, I have a deep understanding of digital marketing uh, landscape and proven track record success in promotion, business, and organization um, through various digital channels. My experience spans across wide range of digital marketing strategies, including such uh, engine optimization social media marketing content marketing email marketing and paper I stay up এই ঘুরে ফিরে একই দিছে ঘুরে ফিরি ঘুরে ফিরে একই আনছে এখানে আর লম্বা হইরে দিতেছে কারে আপ টু ডেট কথা বুঝতেছেন এই পর্যন্ত তার শেষ দেখেন আমরা কত সুদা কত সহজ কি করছে সে আমার জন্য সে আমার জন্য কত সুন্দর হইরা ডেসক্রিপশন লেখা দিছে এখন আমি এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি হইরা নিয়া এখানে যদি বসাই দিই এখানে যদি বসাই দিই তাইলে আমার একটা ডেসক্রিপশন ওকে হয়ে গেল এত সুন্দর একটা ডেসক্রিপশন আমার কিচ্ছু করা লাগলো না স্যার চ্যাট জিপিটি একটু দিয়েন স্যার করতে পারি না ওই চ্যাট জিপিটিটা অনেকে এখন বর্তমানে ওদের কি একটা আপডেট চলে আসছে এখন সাইন আপ করতে অনেক সমস্যা হচ্ছে আমি তো আরেকদিন আপনাকে চাচ্ছিলাম তো পারি নাই কথা বুঝতে পারছেন এই চ্যাট জিটিপিটির মধ্যে আরেকটা সুন্দর বিষয়টা হচ্ছে সেটার মধ্যে আপনার তুলনামূলক বানান ভুল কম থাকে তুলনামূলক আপনার সেটাকে কি বলে গ্রামারলি ভুল কম থাকে গ্রামারলি ভুল থাকে না কারণ গ্রামারলি এক্সটেনশন আমার এখানে আছে যদি ভুল থাকতো তাইলে সেটা দৈরেই ফেলতো যদি একটা দর্শে সেগুলো এই এখন নেইম এন্ড ডেসক্রিপশন চলে আসছে আমার পাবলিক গ্রুপের মধ্যে কেউ যদি এখন ঢুকে প্রবেশ করে তাহলে এগুলা দেখতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে new member intro new member ইন্ট্রোর মধ্যে গেট স্টার্ট এখানে আসি এটা পিকচার হাইট নাই এটা হাইট করে লাগলে show right on intro intro মানে হচ্ছে briefly welcome new people to your group that's see this the first time they visit okay welcome welcome to the my professional group professional freelancing group ঠিক আছে আচ্ছা এটা কি ইউনিক হয়েছে নাকি কোনো বোল্ট হয়েছে এটাও দেখা লাগবো একটু এটা চেক করে দেখি ও কি ইউনিক হয়েছে না কিন্তু জাবেলা আছে ও আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই আপনি কার সাথে কথা বলছিলেন জানি উনি টাকা পাঠিয়ে দিছে আচ্ছা স্যার করে দিচ্ছি আমার পেশাদার ফ্রিল্যান্সিং গ্রুপে স্বাগতম ঠিক আছে এটা আমার জন্য ইউনিক আছে ওকে তাইলে এটা আমি পাবলিক পাবলিশ করে দিলাম পাবলিশ মানে কি আমার গ্রুপের মধ্যে কেউ যখনই ডুববে তখন ওই লেখাটা সে দেখতে পারবে কথা বুঝতে পারছেন আচ্ছা এখন যদি আপনি বলেন এডিট মেসেজিংটা লিখবেন তাহলে সেটা লিখে দিতে পারেন এখান থেকে এডিট করতে চাইলে এডিট করতে পারেন না হলে কন্টিনিউ দিয়ে দিলাম ওনাকে লিঙ্ক দিছেন নি ক্লাস লিঙ্ক স্যার লিংক তো দিয়ে আগেই দিছি স্যার এখন ওনাকে অ্যাড করে দিছি স্যার ও আচ্ছা বুঝতে পারছি যে মাসুদ তার কি আছে উনি স্যার ওনাকে লিংক দিয়েছিলাম কিন্তু অ্যাড করে নিয়েছি এখন অ্যাড করে ও আচ্ছা বুঝতে পারছি গুড কি কন্টিনিউ আসে না কেন কন্টিনিউ দিলাম এটা আসে না কেন show into স্যার একটা রিফ্রেশ দেন স্যার রিফ্রেশ দেন স্যার রিফ্রেশ দিয়ে আবার দেন স্যার। ও ঠিক আছে আর সমস্যা নাই হয়ে গেছে প্রাইভেসি প্রাইভেসি অবশ্যই এটা পাবলিক থাকবে ঠিক আছে ওকে তারপরে আসুন হাইট গ্রুপ ভিজিবিলিটি এটা ভিজিবিলিটি রাখবেন সমস্যা নাই তারপরে আসুন কাস্টম গ্রুপ ওয়েব অ্যাড্রেস আচ্ছা এটা হচ্ছে আপনার গ্রুপ লিঙ্ক এটা হচ্ছে আপনার অ্যাড্রেস লিঙ্ক এটা আপনি যে কাউকে দিলে দিতে পারেন অথবা আপনি যদি ওয়েবসাইটের কোনো লিঙ্ক দিতে চান তাহলে সেটা দিতে পারেন once your group has more than five thousand member you you won't be able to customize your address again okay তারপরে আসুন গ্রুপ কালার আপনি যদি কালার কোনো অন্য কোনো কালার করতে চান সেটা এখান থেকে কালার সেট করে দিতে পারেন এই কালার যদি দিতে চান তাহলে সেভ আপনার গ্রুপের এই কালার চলে আসছে এই যে দেখেন এখানে এই কালারগুলো সুন্দরই আসছে আচ্ছা যদি অন্য কোনো কালার দিতে চান সেটা কালার এখান থেকে চেঞ্জ করতে কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে বেজ এগুলো সবগুলাই ঠিক আছে এগুলো সবগুলো অন আছে কিনা দেখবেন এখানে অন যদি না থাকে সবগুলারে অন করে দিবেন ওকে তারপরে আসুন group affiliations you can add a group affiliation to show that specific person organization on is an admin of the group the admin name will approve আচ্ছা এটা হচ্ছে আপনি যদি কাউকে যদি এভাবে অ্যাপ্রুভ করতে চান যেটা হচ্ছে আপনার কোনো মানুষ যদি পোস্ট করে বা কোনো কিছু লেখে বা কোনো মানুষ যদি অ্যাক্টিভ হতে চায় তাহলে সেটাকে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাইলে আপনি এটা পোস্ট পাবেন তাহলে সেরকম এভাবে লেখা দিবেন আর যদি বলেন না অ্যাপ্রুভ ছাড়াই অ্যাপ্রুভ ছাড়াই আপনি কি করতে চাচ্ছেন আপনার পুষটা অটোমেটিকলি পুস্ট যে কেউ করতে পারে তাহলে সেটা এইভাবে রেখে দিবেন অনেক গ্রুপে পোস্ট করবেন দেখবেন ক্লাসের সামনে ক্লাস আছে সেই ক্লাসগুলোতে পোস্ট করলে কোন কোন গ্রুপগুলোতে পোস্ট করলে অ্যাপ্রুভ ছাড়া পোস্ট হইব কোন গ্রুপগুলোতে অ্যাপ্রুভ ছাড়া পোস্ট হবে না সেগুলো আলোচনা হবে কথা বুঝতে পারছেন তার পার্টিসিপেশন পার্টিসিপেশন অ্যাপ্রুভালটা অন করে দিবেন ওকে তারপরে হচ্ছে শর্ট পোস্ট এটা ঠিক আছে অ্যাপ্রুভ এডিট অ্যাপ্রুভ এডিটটা দেখি অ্যাপ্রুভ এডিটটা হচ্ছে এখান থেকে আমরা স্যার এডিট অন দিলে স্যার এডিট করলে স্যার আপনাকে আবার অ্যাপ্রুভ করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে এটা অন না অফ রাখতে হইব তারপরে হচ্ছে এনিওয়ান পোস্টিং এনিওয়ান পোস্টিং যে কেউ পোস্ট করতে চাইলে আপনার অন রাখবেন আর যে কেউ যদি পোস্ট বলেন যদি দেখেন যদি না অনেক সময় দেখা যাবে আপনার গ্রুপটা অনেক বড় হওয়ার পরে অনেক পোস্ট আসতেছে ঝামেলা হইতেছে বা অনেক সময় অনেকে খারাপ পোস্ট করে ফেলে তাহলে আপনি এখানে ন দিয়ে অফ দিয়ে দিবেন কথা বুঝতে পারছেন আচ্ছা গ্রুপ ইভেন্টস আসুন গ্রুপের ইভেন্টসের মধ্যে যাই আমরা সবগুলো ইভেন্টই আমাদের কি আছে ডিসপ্লে অ্যান অপশন এগুলো সব অন আছে এগুলো নিয়ে আর ঝামেলা নাই then files allow people to share files to the community আচ্ছা এগুলো অন আছে কোনো সমস্যা নাই ডিসপ্লে আছে লাইভ ভিডিওস অন আছে এগুলো একটু দেখবেন সবগুলো অন আছে কি না থাকলে সমস্যা নাই আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন অ্যাডে ক্লিক করবেন এড নাও ক্লিক করবেন এড নাও ক্লিক করার পরে এখান থেকে কোনো এই যে যে কোনো একটা ওখান থেকে অপশন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাড করে দিবেন কথা বুঝতে পারছেন আর অ্যাড করতে না চাইলে প্রয়োজন নাই অ্যাড করা হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় এই অপশনগুলো হচ্ছে আপনার directly play buying and sell যে বাইসেল কিছু গ্রুপ আছে সেই রকম কোনো গ্রুপ হিসাবে যদি আপনি করতে চান বাইসেল যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করে দেবেন বাইসেল আপনার বাইসেলটা অ্যাড হয়ে গেলো আমার গ্রুপের মধ্যে বাইসেল অ্যাড হয়ে গেছে অর্থাৎ এখন আর আমার গ্রুপ গ্রুপটা শুধু প্রফেশনাল গ্রুপ না এটা হচ্ছে বাইসেল করতে পারবে এই গ্রুপের মধ্যে বাইসেল মানে হচ্ছে কেনা বিক্রয় করা মানুষ আমার গ্রুপের মধ্যে এখন প্রোডাক্ট কি করতে পারে পুস্ট করতে পারবে প্রোডাক্টের পুস্ট করতে পারবে তার প্রোডাক্টটা বিক্রি করার জন্য পুস্ট করতে পারবে আমার এখান থেকে কিনিয়া আমার এই গ্রুপের মধ্যে মানুষ ঢুকিয়া কিছু প্রোডাক্ট কি করতে পারবে কিনতেও পারবে সেগুলো আপনারা দেখবেন ভবিষ্যতে বাইসেল গ্রুপের কিভাবে প্রোডাক্ট কিনতে হয় কিভাবে বাইসেল গ্রুপগুলো আপনার খুঁজে বের করতে হয় সেগুলো আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ দেখতে পারবেন ওকে তারপরে আসুন লোকেশন ও এখানে লোকেশনটা দেখাইছিলাম না মানে মেবি লোকেশন আপনি কোন লোকেশন চান যদি লোকেশনটা হ্যাঁ। হচ্ছে আপনি কোন লোকেশনের মানুষের মানুষ আপনার গ্রুপের মধ্যে চাচ্ছেন যারা আপনার এড হবে সেরকম যদি চান তাহলে আপনি লোকেশনটার মধ্যে আপনি পাবে বাংলাদেশ চাইলে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন এই যে বাংলাদেশ আছে হ্যাঁ বাংলাদেশের মধ্যে যদি ঢাকা চাইলে ঢাকা দিয়ে দিবেন হ্যাঁ আপনি যদি চান ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া দিয়ে দিবেন ইন্ডিয়া দিয়ে দিবেন আপনি যদি ইন্দোনেশিয়া চান ইন্দোনেশিয়া দিয়ে দিবেন বাট আমরা লোকেশনটা এইভাবে সেট করব না কারণ আমরা চাচ্ছি না আমরা সারা পৃথিবীর মানুষকে আমার এখানে চাচ্ছি কথা বুঝতে পারছেন আমরা এখানে সারা পৃথিবীর মানুষকে চাচ্ছি সুতরাং আমরা এখানে এভাবে লোকেশন দিব না এনে আমরা দেবো anywhere in the world anywhere তো নাই ওকে লোকেশনটা আমরা সেট করার প্রয়োজন নাই আমরা হচ্ছে ওয়ার্ড ওকে এটা এভাবেই থাক যদি আপনি চান আমি দেখাই দিছি এগুলো আপনি যদি চান তাহলে সেটা হবে যদি চান না তাহলে হবে না আচ্ছা manage advantage settings link page কোনো পেজকে যদি লিঙ্ক করতে চান তাহলে এখান থেকে পেজটা লিঙ্ক করে দিবেন create new link page oh sorry create হয়ে যায়নি আমাদের তো ক্রিয়েট করার তো দরকার নেই ক্রিয়েট করে দেওয়া লাগবে নাকি যদি কোনো অ্যাপস থাকে অনেক মানুষের দেখবেন একটা গ্রুপ ক্রিয়েট করার দেওয়ার জন্য তার অ্যাপস আছে সেই অ্যাপসটা এখান থেকে আপনি বসাই দিবেন এই যে অ্যাড অ্যাপস অ্যাড অ্যাপস ওখান থেকে দিয়ে দিবেন সে তার অ্যাপসের লিঙ্ক দিবে আপনাকে এখান থেকে লিঙ্কটা অ্যাড করে দিবেন ওকে তাহলে আমরা এই সেট আপটা দেখলাম তারপরে আসুন এখান থেকে আর কি দেখা যায় গ্রুপ জি মামুন ভাই কিছু তাই আমি এখনো আমার অভিযান করিনি তাহলে কি আচ্ছা আপনি তারা বলেন যে সে মিটিং করতে চায় না নানি সে মিটিং করতে চায় না না স্যার আর মিটিং তারা আচ্ছা বলেন if you want to if you coming to the meeting I will share my computer screen with your I I will discuss to the different is to YouTube and Google ads campaign তারা এভাবে বলেন আপনি যদি মিটিংয়ে uh, আসতেন তাহলে আমি আপনাকে গুগল অ্যাডস এবং ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনটা আমার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাইয়ে দিতাম যে আসলে এটার মধ্যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কী আর ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনটা কী আর আপনার কাজ কিভাবে হবে কিভাবে আপনাকে আমরা কাজ করে দিব সেই বিষয়গুলো আপনারা বুঝাইয়ে দিতে পারতাম আপনি যদি মিটিংয়ে আসতেন দেখেন আপনি পারেন কি না দেখেন সে কি বলে যদি না আসতে চায় তাহলে তারা বলবেন সে যদি আসতে চায় না তাহলে বলবেন যে গুগল অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে when a person a search in Google any website those time show আচ্ছা যদি কখন যখন কোনো মানুষ গুগলের মধ্যে কোনো কিছু সার্চ করবে তখন আপনার এই সার্চের সময় আপনার এই অ্যাডটা দেখাইবে তেমনিভাবে আপনি যদি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনে অ্যাড করেন তাহলে যখন মানুষ ইউটিউবে কোনো ভিডিও দেখবে তখন মানুষ আপনার ইউটিউবের মধ্যে আপনার অ্যাডভার্টাইজটা দেখবে এবং সেই অ্যাডভার্টাইজটা আপনাকে সাইন আপ আপনার অ্যাপসটা সাইন আপ করতে সহযোগিতা করবে কথা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ওই দুটার মধ্যে ডিসকাস করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভাবে বলেন সরি আপনাদের ডিস্টার্ব করলাম আচ্ছা এখন আসুন আমরা গ্রুপের রুলস গ্রুপের রুলস আমরা দেখব কিছু গ্রুপের মধ্যে যখন আমরা জয়েন হতে চাই আমাদের কিছু রুলস দেখায় ঠিক আছে সেই রুলসগুলা এখানে দেখায় যেমন এই রুলস হচ্ছে আপনার এক্সপ্লোর রাইট ইউর ওন নিজে লেখুন এখানে আপনি লেখুন যে একটা রুল হচ্ছে আমার গ্রুপের রুলস হচ্ছে এই rule you can not spamming anything चाहिए আপনি যদি কোনো স্পামিং করেন তাহলে আমি আপনাকে কি করে দিব রিজেক্ট করে দিব কথা বুঝতে পারছেন আপনি এটা ক্রিয়েট করে দিলেন এটা হচ্ছে একটা রুল দিলেন এরপরে যদি আরও রুল ক্রিয়েট করতে চান আরও রুল দিতে পারবে ওকে আচ্ছা member report content member report content আমরা একটু দেখি এখানে কিছু নাই নিউ ফার্স্ট এটা এইভাবে থাকবো ফরম্যাট পোস্ট কমেন্ট চ্যাট পোস্টের মধ্যেই থাক পোস্ট এটা পোস্ট থাকবে ওকে তারপরে হচ্ছে মডারেশন এলার্ট মডারেশন এলার্ট হচ্ছে আপনি এই গ্রুপের মধ্যে যদি কোনো মডারেশন থাকে তাহলে কোনো পোস্ট বা কোনো এঙ্গেজমেন্ট বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন তার কাছে অ্যালার্ট যায় এটা কোনো সমস্যা নাই গ্রুপ কোয়ালিটি গ্রুপ কোয়ালিটিটা this is this information helpful for you yes yes দিয়ে দিবেন আসলে অনেক চেঞ্জ নিয়ে আসছে আগে গ্রুপ যেভাবে খুলছি অটোমেটিক এত কিছু ছিল না এখন দেখি অনেক কিছু আছে আচ্ছা গ্রো গ্রুপ আপ গ্রুপ অফটা গ্র ঠিক আছে এটা অন আছে এটা অন থাকলে না থাকলে এটা অন করিয়া দিবেন আচ্ছা এনার শিডিউল আচ্ছা অ্যাক্টিভ লগও দেখিছেন ঠিক আছে এটা দেখার প্রয়োজন নাই আর সমস্যা নাই আসুন সেটিং সেটিংস তো আমাদের শেষ এখন আসুন অ্যাড ফিচার্স অ্যাড ফিচার্সটা দেখি অ্যাড ফিচার্সটা আছে rice money product tracking music sharing add running rising এটা দিলাম ক্লাস করতেছি রেকর্ড হচ্ছে কোনো মাত্র ছত্রিশ মিনিট হইল আচ্ছা তারপরে হচ্ছে প্রোডাক্ট ট্রেকিং না এগুলো আর থাক মিউজিক যদি আপনি যদি মিউজিকটা শেয়ার করতে চান তাহলে আপনি মিউজিকটা শেয়ার করতে পারেন অথবা এখান থেকে রিয়েল টাইম কন্টেন্ট এগুলো আপনি এখান থেকে যে কোনো একটা যদি চান তাহলে সেটা আপনি কোয়েশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এইটা আপনি অ্যাড করতে পারেন add set up to group okay এখান থেকে কি আছে দেখি আচ্ছা সমস্যা নাই one group can ask question yes okay তারপরে আসুন এখান থেকে আরও দেখি কি আছে এঙ্গেজমেন্ট একটু দেখি আমরা এঙ্গেজমেন্টে কি আছে আচ্ছা লাস্ট কত দিনের মধ্যে কি হয়েছে সেটা আপনি আমাদের admin and moderator admin and moderator দেখছি পার্টিসিপেট এগুলা কিছু না এগুলো হচ্ছে আপনার রিপোর্ট দেখার জন্য সবগুলা আচ্ছা এখন থেকে আমরা ওভারভিউটা ভিউটা এখনও তো আজকেই দিছি আমরা তো এই জন্য আমাদের ওভারভিউতে কিছু নাই একটা পোস্ট করলে আমরা দেখতে পারবো কতটুকু পোস্টটা চলে গেছে কতটুকু পোস্টটা মানুষের সামনে গেছে কয়জনে কমেন্ট করছে কয়জনে লাইক দিছে এগুলো আমরা দেখতে পারবো তারপরে এই থ্রি ডোটে আমরা ক্লিক করে দেখি থ্রি ডোটে কী আছে থ্রি ডোটে ক্লিক করার পর এই যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো আমরা করতে পারবো ইয়ার কন্টেন্ট দেখেন আমার কন্টেন্ট এইগুলো দিছি এইটা হচ্ছে আমার কি টোটাল ডেসক্রিপশন আমার আমার নাম তারপরে হচ্ছে আমার চ্যানেলে সরি গ্রুপের নাম এগুলা দেয়া আছে তারপরে আসুন শেয়ার শেয়ারের মধ্যে আপনি গ্রুপ শেয়ার করবেন শেয়ার নাও পাবলিক হ্যাঁ public share to feed feed মানে বুঝেন তো ফিড মানে হচ্ছে আপনার আমি দেখাই আমরা যখন একটা ফেসবুকে যাই তখন ওই জায়গার মধ্যে ওই যে জায়গার মধ্যে না ওই যে ইমেলে যে রিপ্লাই দিয়েছেন আমি और रिप्लायर होगा कॉपी करिए हमारे this J screen shot this ना জাস্ট কপি করিয়া দিস আচ্ছা ওই যে ওই যে দেখেন যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে এইগুলাকে বলা হয় শেয়ার ফিট তারপরে সেন্ড মেসেজ কাউকে message share to page share to group share on friend profiles send in Twitter share PI QR code copy আমরা এগুলো প্রত্যেকটা দেখি share to feed share to ফিডে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের এই পোস্টটাকে ফিডে ক্লিক করতে চাচ্ছি কিনা যদি আমার ফিডে দেখাইতে চাই তাহলে সেখান থেকে অ্যাডভার্টাইজ একটা অ্যাডভার্টাইজ দিতে পারি যেমন একটা লেখলাম this is a professional group দিয়ে পোস্ট করে দিলাম আমার এই পোস্টটা এখন কি করবো ফিড করব শেয়ার ফিডে থাকবো আমার প্রোফাইলের ফিডে থাকবো তারপরে আসুন এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন ম্যানেজ নোটিফিকেশনটা হচ্ছে অল পোস্ট ম্যানেজ কেউ পোস্ট করলে সাথে সাথে কি করতো আপনার নোটিফিকেশন আসতো তারপরে friend post only friend post যারা ফ্রেন্ড আছে number one post post notification highlight ঠিক আছে অবশ্যই তারপরে শেয়ার দিয়ে দিলাম আচ্ছা তারপরে আসুন এখান থেকে আনফলো গ্রুপ আনফলো গ্রুপটা এভাবে না দিয়ে এভাবেই রাখতে হইব এটা ফলো দিয়ে রাখতে হইব কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে দিবেন শর্ট কমেন্টস শর্ট কমেন্টসটা কি সাজেস্ট ডিফল্ট সাজেস্ট ডিফল্ট মানে হচ্ছে যে কোনো কমেন্ট আমাদের automatically show comments in whichever order encourage participate in the group যে কেউ গ্রুপে পার্টিসিপেট করলে সে গ্রুপে কি করতে পারবো পোস্ট করতে পারবো কমেন্ট করতে পারবো এখন যদি না বলেন আপনি যদি টপ কমেন্টস দেখতে চান আপনি কমেন্টের টপে থাকতো না মোস্ট রিসেন্ট থাকতো তাহলে সাজেস্ট ডিফল্ট যেভাবে আছে অর্থাৎ ফেসবুক যেভাবে দিছে ওইভাবে যদি রাখতে চান তাহলে আপনি এখান থেকে ডিফল্ট দিয়ে দিবেন ওকে তারপরে আসুন pause group pause group group pause নাই দরকার নাই এটা লেভ গ্রুপ গ্রুপ থেকে বের হওয়ারও কোনো দরকার নাই আচ্ছা এত কিছু করলাম কিন্তু আমাদের গ্রুপের এখনও অনেক কাজ রয়েছে ব্রাউজিং অনেক কাজ রয়েছে গ্রুপের কাজ কি রয়েছে গ্রুপের হচ্ছে আমাদের এখন পর্যন্ত গ্রুপের আমরা ব্যানার পেজ রেডি করিনি এটা হচ্ছে আমাদের একটা কাজ পিছনে পড়ে গেছে আচ্ছা এই পিছনের কাজটা আমরা এখন এই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ আমরা এখন একটা ব্যানার পেজ রেডি করে ফেলবো আমরা এখন গ্রুপের মধ্যে আসলাম এখন এই যে অপশনগুলো আছে এখন এই জায়গাগুলো আমরা দেখবো আচ্ছা এখন আমরা প্রথমে কি করি আমরা একটা ব্যানার পেজ লাগাই ব্যানার পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হইব আপনি যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন আপনারা চেষ্টা করবেন গ্রাফিক্স ডিজাইন কইরা একটা ব্যানার পেজ ক্রিয়েট করার যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করিয়া ব্যানার পেজ ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনার জন্য একটা অপশন আছে সেটার নাম হচ্ছে ক্যানভা আপনার জন্য একটা অপশন আছে সেটার নাম হচ্ছে ক্যানভা আপনি ক্যানভা দিয়ে কি করতে পারেন এখান থেকে একটা আর ব্যানার সাইজ রেডি করতে পারেন এটা ব্যানার অটোমেটিকলি সুন্দর হয়ে রেডি করে ফেলতে পারেন আমি যেহেতু ক্লাস নিচ্ছি এবং যদি আমি একদম প্রফেশনালি ক্রিয়েট করতে চাই তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন আমি জাস্ট আপনাদের কিভাবে কাজ করবেন সেটা দেখানোর জন্য অল্প সময়ে কাজ করে দিচ্ছি আপনারা কি করবেন আপনাদের মাধুর্য মিলাইয়া আপনাদের মাধুর্য মিলাইয়া আপনারা একটা ব্যানার ক্রিয়েট করে ফেলবেন এখানে দিলাম ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করলাম এখানে সার্চ দিলাম Facebook group banner page Facebook group banner sorry একটু ভুল নাই ফেসবুক ও নাই তাইলে আপনি এখান থেকে কাস্টম সাইজ ক্লিক করতে হইব তার মানে এখান থেকে ফেসবুক গ্রুপ ব্যানার সাইজ দুই হাজার বাইশ তেইশ এখন আপডেট করে নাই এই জন্য বাইশটাই দিতে হইব তাইলে এটা কত ষোলোশো চল্লিশ আর আটশো ছাপ্পান্ন পিক্সেল এখান থেকে আপনি কাস্টম সাইজে ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করার পরে ষোলোশো চল্লিশ এখান থেকে লিখবেন ষোলোশো চল্লিশ আর এখান থেকে লিখবেন ষোলোশো চল্লিশ আর হতো আটশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন তারপরে create new design create new ডিজাইনে ক্লিক করলাম আমার ডিজাইন এখন এখানে আমার সামনে একটা অপশন আসবে সেখান থেকে আপনি ইচ্ছা করলে আপনি আপনার কালার সেট করতে পারবেন আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন আপনার ইচ্ছা মতো একটা কিছু করতে পারবেন সেটা আপনার মনের মাধুর্য অনুসারে আপনি করে নেবেন কথা বুঝতে পারছেন এই যে দেখেন আমাকে এখানে বাম পাশে কিছু সাজেস্ট করছে সেই সাজেস্ট থেকে আমি যে কোনো একটা এই যে কোনো একটা তামলাইন এখান থেকে নিতে পারে সেটা আমার রুচি মতো ঠিক আছে এই দিই এটাই দিই আচ্ছা এখান থেকে আমি এডিট করতে পারবো এখন লেখি আমি কি লেখি ডিজিটাল আইটি পার্ক ঠিক আছে তারপরে সাবটাইটেল কি লিখবো is a freelancing training center okay তারপরে এটা ডিলেট দিয়ে দিই এটা আমার দরকার নেই এটাকে যদি চান আরও বড় করতে তাইলে এভাবে বড় করতে পারেন সমস্যা নাই ছোট করতে চাইলে ছোটো করে রাখতে পারেন সমস্যা নাই এটাকে যদি কালার করতে চান কালার করতে পারেন এইভাবে রাখতে চাইলে এইভাবে রাখতে পারেন এখন এটা কিভাবে কাজ করবেন আপনারা প্রয়োজনে কোনো ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও দেখে এটা প্রফেশনালি কাজ কীভাবে করতে হয় সেটা আপনি দেখতে পারেন অথবা এখান থেকে এইভাবে আপনি যদি নিজে জানেন সেটা করতে পারেন অথবা কোনো একটা ক্লাস আচ্ছা নেক্সট ক্লাস আমরা করতেই পারি হয়তো বা আপনাদের সবার যদি চাহিদা থাকে তাহলে কেনবার উপরে আমি একটা ক্লাস নিতে পারি সমস্যা নাই যদি আপনাদের সবার আগ্রহ থাকে যে স্যার অরিজিনালি কীভাবে কেনবা ইউজ করব তার উপরে আমাদের একটা ক্লাস নিয়ে নেন তাহলে আমি একটা ক্লাস নিতে পারি আচ্ছা এখন আমি এডিটে ক্লিক করবো এখানে এই যে এডিট শব্দ আছে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে দেখেন আপলোড ফটো আমরা আপলোড ফটোতে ক্লিক করলাম আপলোড ফটোতে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন আছে এই যে এখান থেকে আমরা ফটোটা ওপেন দিয়ে দিলাম সিলেক্ট করে আমাদের এই ফটোটা অটোমেটিকলি ওপেন চলে আসছে এটা হচ্ছে এই যে উপরে আছে সেভ চেঞ্জ উপরে এই জায়গার মধ্যে আছে দেখেন আপনারা সেভ চেঞ্জ এই যে দেখেন সেভ চেঞ্জ আছে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাব দেখেন এই ক্লাসগুলো কিন্তু বেসিক এগুলা কিন্তু আপনার খুবই অ্যাডভান্স না বর্তমানে এইগুলা দিয়ে মার্কেটে কাজ পাওয়া একটু জটিল তো কাজ আছে এগুলারও কাজ আছে এগুলা যে আমি বলতেছি যে আপনার কি নাই স্যার ব্যানার ডিজাইন চাই অনেকে যে সুন্দর একটা ব্যানার তৈরি করে দেন স্যার লোগো হ্যাঁ। তৈরি করে দেন স্যার বলেন স্যার না লগো দেওয়া লাগে না তবে গ্রুপে লগো দেওয়া লাগে না ওকে ও আচ্ছা ঠিক আছে তো এই জন্য আপনি কি করবেন গ্রুপ শিখবেন অনেক সময় গ্রুপ মানুষ চায় একজন মানুষের পাইলেন সে একটা বিজনেস তার একটা বিজনেসকে আপনি প্রফেশনালি কি করতে হইব আপনি ম্যানেজ করতে হইব আপনি একটা কাজ পেয়ে গেলেন যে সে বললো আমার এক মাসের জন্য আপনাকে ম্যানেজ করছি আপনি আমার সোশ্যাল মিডিয়াকে কি করবেন হ্যান্ডেল করবেন সব কিছু আমার সেট আপ করে দিবেন তাইলে এখন তার সোশ্যাল মিডিয়াকে তার বিজনেসম্যানের বিজনেসের জন্য যদি অব্যাহতমান সে একজন প্রফেশনাল মানুষ সে তার সবগুলাকে প্রফেশনালি সেট আপ করতে চাচ্ছে তা আপনি এখন কি প্রয়োজন তার জন্য আপনাকে একটা পাবলিক গ্রুপ প্রয়োজন তার জন্য একটা প্রাইভেট গ্রুপ প্রয়োজন তার জন্য একটা পেজ প্রয়োজন তার প্রোফাইলটা প্রফেশনালি সেট আপ প্রয়োজন এগুলো কিন্তু আপনার জানতে হবে কতটা বুঝতে পারছেন তাহলে এগুলো আমরা বেসিক বলি যদিও কিন্তু এগুলো আমাদের ডিমান্ডেবল কাজ আপনি যদি ফাইবারে যান আচ্ছা দেখেন ফাইবারে যান ফেসবুক পেজ ক্রিয়েটের ফেসবুক পেজ ক্রিয়েটের দেখেন কত মানুষে গিক দিয়ে দিছে আমাদের সাগর ভাই তো ফেসবুক পেজের উপরে ডলার একটা কাজ পেয়েছিল হুম এই যে Facebook page create set up ছয়ত্রিশ হাজার আটশো চুরাশি জন মানুষ দেখেন প্রত্যেকের কাজ আছে বাদন ভাই তো আমাদের বাদন ভাই ফেসবুক পেজের ক্রিয়েটের কাজ পাইছে এবং সেই কাজ থেকে সে এখন একটা কোম্পানির চাকরি করে বাদন ভাই আমাদের আমার স্টুডেন্ট সে আমার ম্যানেজার ছিল আজকের বাসর ভাইয়ের মতো কিন্তু সে চাকরি পাওয়ার কারণে সে আমার ম্যানেজার থেকে রিটায়ার্ডে চলে গেছে মানে অপশনে চলে গেছে তারপরেও তার কাছে আপনি আমার গ্রুপে আছে সে তাকে মেনশন করবেন দেখবেন সব সময় হেল্প করবে কারণ সে আমাকে বইলা বুঝাই শোনাই গেছে আচ্ছা দেখি Facebook Facebook group create and setup আছে নাকি আছে এই যে দেখেন ছাব্বিশশো ছিয়াশিটা কি আছে গিগ আছে এখানেও মানুষের কাজ আছে গ্রুপ ক্রিয়েট করে কাজ আছে আচ্ছা আপনি দেখেন তাইলে এগুলা কি আমরা আমরা যদিও বলছি বেসিক লেভেলের কাজ আচ্ছা এখন কি বলা যায় সেটা বেসিক লেভেলের কাজ যে কাজ দিয়ে ইনকাম হয় সেটা কি বেসিক থাকে না অ্যাডভান্স হয়ে যায় সেটাই তো অ্যাডভান্স বাট আমি বলি না আপনি অনলাইনে এখন আছে স্যার অনলাইনে কি করেন তো আমি এজন্য আপনার তবে আমি কাউকে দুইশো তেইশ জন আছে অনলাইনে আমি কাউকে বলি না যে আপনি ফেসবুকের গ্রুপ ক্রিয়েটের উপরে একটা গিগ ক্রিয়েট করে ফেলেন কারণ এগুলা যে কেউ পারে এগুলার উপরে কাজের আসলে বিষয়টা হচ্ছে ফেসবুক গ্রুপ ক্রিয়েটের উপরে কাজের পরিমাণ কম এইটা হচ্ছে বিষয় কিন্তু কাজ নাই এরকম কোনো কথা নাই আচ্ছা আসুন তারপরে আমরা বাই অ্যান্ড সেলের অপশনটা দেখি এখন আমরা এই অপশনগুলো দেখি বাই অ্যান্ড সেলের উপরে এখন পর্যন্ত আমরা কোনো পোস্ট ক্রিয়েট করিনি এই জন্য এখান থেকে যদি কোনো ক্রিয়েট পোস্ট করি তাহলে বাই অ্যান্ড সেলে আমাদের পোস্ট হবে মিডিয়া দেখি আমরা মিডিয়াতে কি কি আছে মিডিয়া এখনও কিছু দেই নাই জাস্ট এটা দিছি যদি আমরা কোনো ভিডিও দিই সেখানে ভিডিও দেখতে পারবো আমরা যত পোস্ট করবো ছবি দিব সেই ছবিগুলো আমরা কি করতে পারবো এখানে অ্যালবাম করতে পারবো আপনি যদি চান আপনার প্রোফাইলের যত ছবি আছে বা আপনার জীবনের যত ছবি আছে সেই ছবিগুলো আপনি অ্যালবাম আকারে ক্রিয়েট করবেন তাহলে এখানে একটা অ্যালবাম ক্রিয়েট করে ফেলবেন কীভাবে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করবেন তারপরে অ্যালবাম নাম দিবেন যেমন পার্সোনাল পার্সোনাল ফটো দিয়ে দিলেন ঠিক আছে তারপরে এখান থেকে যদি আপলোড করতে চান ফটো বা ভিডিও সেখান থেকে আপলোড করবেন কোথায় থেকে মনে করেন এইটাই আপলোড করলাম আমার এইটাই পার্সোনাল ফটো হ্যাঁ তারপরে এটা আমি সেভ করে দিলাম পোস্টেড এটা হচ্ছে আমার একটা গ্রুপ দিয়ে দিলাম মনে করেন আমার এটা হচ্ছে পার্সোনাল ফটো এটা আমি পোস্ট করলাম বাট এগুলো আমার অ্যালবামের মধ্যেও থাকবো ঠিক আছে এটা কি করব আমার অ্যালবামের মধ্যেও থাকবো আচ্ছা তারপরে আমি নেক্সট আসি আচ্ছা এমনি যদি অ্যাড ভিডিও দিতে চান তাহলে এখান থেকে দিবেন কোনো সমস্যা নেই মিডিয়া কোয়েশনস কোয়েশনসের মধ্যে আমরা কোনো কোয়েশন দেই নাই এই জন্য আমাদের কোয়েশন আসে নাই তারপরে পিপুল পিপুল আমরা এখন পর্যন্ত কোনো পিপুল পাইনি কারণ আমরা মেম্বারদেরকে আমাদের মেম্বার এখনও অ্যাড হয়নি এই জন্য পাচ্ছি না ফাইলস দেখছি এগুলো আগে এগুলো আগে দেখে ফেলছি রিলস রিলস মানে হচ্ছে বর্তমানে কিছু ভিডিও এক সর্বোচ্চ এক মিনিটের কিছু ভিডিও পোস্ট করা যায় সেটাকে রিল বলে ঠিক আছে আপনি যদি ওই রকমের এক মিনিটের কোনো ভিডিও দেন সেটা দিয়ে আপনি কি করতে পারেন এখানে দিতে পারেন আচ্ছা তাদের থ্রি ডোটে ক্লিক করি থ্রি ডোটে ক্লিক করে এই অংশগুলো আমরা আগে দেখে ফেলছি ওই জায়গার মধ্যে ওখান থেকে আমরা দেখে ফেলছি সুতরাং এগুলো আর দেখার মতো তেমন কিছু নাই আচ্ছা তারপরে আসুন ইনভাইট ইনভাইটের মধ্যে গেলে দেখেন ইনভাইটে ক্লিক করলাম ইনভাইটের মধ্যে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডসদের যদি ইনভাইট করতে চাই সেখান থেকে তাহলে ফেসবুক ফ্রেন্ডসদের মধ্যে এখানে ফেসবুক ফ্রেন্ডস ক্লিক করুন আর যদি কাউকে যদি আমরা ইমেইলের মাধ্যমে ইনভাইট করতে চাই তাহলে এখানে ইমেইলে ক্লিক করুন আচ্ছা ফেসবুক ফ্রেন্ডসের মধ্যে ইনভাইট করতে চাই আমরা এটাতে ক্লিক করলাম এখন আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের কিছু নাম এখান থেকে কি করছে সাজেস্ট করছে আমরা সেই নামগুলো এখান থেকে কি করতে পারি যেমন এই মামুন বাইরে আমি আমার স্টুডেন্ট উনি বর্তমানে সাপোর্টে দিচ্ছি ওনাকে ইনভাইট করতে চাই সেন ইনভাইট তাহলে ইনভাইট চলে গেল এখন যদি মামুন ভাই আমার ইনভাইটটাকে অ্যাকসেপ্ট করে নে তাহলে উনি আমার গ্রুপের একজন মেম্বার হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের একটা গ্রুপ এখন দেখি আমরা বাম পাশে আমাদের গ্রুপটা কেমন হয়েছে এই যে ডিজিটাল কন্ট্যাক্ট এটা হ্যাঁ ডিজিটাল আইটি পার্ক এটাই তাহলে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এই গ্রুপটা আমাদের মন মতো সাজাইছি আরও যদি আমরা পারি আরও সুন্দর করে সাজাইমু এখন আমরা এই গ্রুপে নিয়মিত একটা করে কমপক্ষে প্রতিদিন একটা পোস্ট করবো কমপক্ষে প্রতিদিন একটা পোস্ট করবো কী পোস্ট করবো I am a professional freelancer আমি এটা পারি আচ্ছা একটা পোস্ট করি এখন পোস্ট করার জন্য কি করতে হইব এই যে জায়গার মধ্যে এখানে ক্লিক করলে পোস্ট করতে পারেন আমরা একটা পোস্ট করি পোস্টের জন্য আগে একটা পোস্টের কি করতে হইব রেডি করতে হইব ঠিক আছে আচ্ছা এখন ফেসবুক গ্রুপে পোস্ট করার জন্য সাইজ কত দরকার তাহলে আমাদের সাইজ জানা দরকার ওকে মোবাইল দিয়ে যদি আপনি পোস্ট করেন তাহলে সেখানে সাইজ জানার প্রয়োজন নাই Facebook Facebook group post size দুই হাজার বাইশ হ্যাঁ ফেসবুক গ্রুপ পোস্ট সাইজ হচ্ছে কত ইভেন্ট কভার হচ্ছে বারো থেকে ষোলোশো গ্রুপ কভার ষোলোশো চল্লিশ ফেসবুক ফটো পোস্ট ইমেজ আঠাশশো থেকে আচ্ছা যাক এইভাবে দেওয়ার প্রয়োজন নেই এখান থেকে আমরা এটা ডিলিট করে দেই ওখান থেকে আমরা এটা থেকে সরাসরি দিতে পারি সমস্যা নেই ফেসবুক পোস্ট বইলা স্যার ফেসবুকে কি মানে গ্রুপ বা প্রোফাইলে যে কোনো সাইজের পোস্ট দিলে স্যার নেয় স্যার কেন স্যার এটা ফেসবুকের একটা টেন্ডেন্সি হচ্ছে ফেসবুক সে তার যে কোনো যে কোনো সাইজ সে নিয়ে নেয় স্যার কোনো সমস্যা নিয়ে নেয় বাট ফেসবুক সে এটাকে তার সাইজ করে ফেলে বুঝছেন সেটাকে সে সাইজ করে নে ফেসবুক অটোমেটিকলি সে আপনার সেটাকে বলা হয় কি জানি স্ক্রো ক্রপস কইরা অটো সাইজ দিয়ে ক্রপস কইরা সে সাইজ কইরা দেয় কিন্তু সেটা কিন্তু রিয়েল কোনো সিস্টেম না আপনি কি করতে হইব একটা সাইজ আপনাকে ক্রিয়েট করতে হইব কথা বুঝতে পারছেন সেটা ক্রিয়ে সেই সাইজটা আপনি অ্যাকুরেট অ্যাকুরেটভাবে যদি আপনি কোনো সাইজ দেন তাহলে সেই সাইজটা সে কি করবে সুন্দর করে নিয়ে নিবে কিন্তু আপনি যদি সাইজটা ঠিক করে না দেন स्कोर ना दिए ये दी लैंडस्केपे दी चलसे এই পোস্টটাই মনে করেন আমি দিতে চাচ্ছি এখন পোস্টে যাই ফটোটা আপলোড করি can grow your channels, subscribe and watch. If you want, please inbox me. আচ্ছা এগুলা দিয়ে দিলাম কী করবো এখান থেকে কিছু ট্যাগ রিসার্চ করবো এখান থেকে আমরা লিখবো হ্যাশট্যাগ দিয়া ইউটিউবার তারপরে আবার হ্যাশট্যাগ দিয়া ইউটিউব জাস্ট ইউটিউব তারপরে হ্যাশট্যাগ দিয়া YouTube YouTube channels YouTube video এইগুলা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার পোস্টটা ওই সমস্ত মানুষ যারা আছে ফেসবুকে তাদের কাছে আমার পোস্টটা গিয়ে রিচ করবে ঠিক আছে তারপরে আমরা পোস্ট দিয়ে দিলাম আমাদের পোস্ট হয়ে গেল এখন আমরা একটা পোস্ট করে ফেলছি এই পোস্টটা এখন যেহেতু আমাদের এখানে মেম্বার সংখ্যা নাই এখন আমাদের পোস্টটা রিচ হতে একটু সময় লাগবে বাট আমরা পোস্ট করে ফেলছি ঠিক আছে আপনি এইভাবে প্রতিদিন আপনার প্রফেশনের সাথে রিলেটেড কইরা আপনি প্রতিদিন কমপক্ষে একটা করে পোস্ট দিবেন আপনি যদি পোস্ট না দেন তাহলে আপনার গ্রুপটা মানুষের কাছে পৌঁছাইবে না আর আপনার গ্রুপটা যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে আপনি আপনার গ্রুপ বিল্ড আপ করতে পারবেন আর আপনি যতদিন পর্যন্ত আপনার গ্রুপ বড় করে বিল্ড আপ না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কি করতে পারবেন না আপনি কাজ পাওয়ার আশা করতে পারবেন না প্রথম নম্বর কথা হচ্ছে আপনাকে প্রফেশনালি তৈরি করতে হবে আপনি আমি করতে চাচ্ছিলাম আপনি এর আগে আমাকে বলছেন সমস্যা নাই আচ্ছা এখন যে কথাগুলো হচ্ছে আমার যে আমি আমাকে যতক্ষণ পর্যন্ত ডেভেলপ করবো ততক্ষণ পর্যন্ত আমি কাজ পাওয়ার আশা করতে পারি না এই জন্য আমি বলি আপনাদের প্রথম দশটা ক্লাস হচ্ছে আপনাদের নিজেকে ডেভেলপ করার কাজ পরবর্তীতে হচ্ছে আপনাদের পাঁচটা ক্লাস হচ্ছে প্রথম আমি তারপরে আরও পাঁচটা ক্লাস নিব যে পাঁচটা ক্লাস ইনকামে তারপর থেকেই প্রত্যেকটা ক্লাস হচ্ছে ইনকামের বাট এই পাঁচটা ক্লাস পরে আপনাদের ইনকাম কিভাবে করতে হবে সেই রাস্তা দেখিয়ে দিব সেখান থেকে আপনারা শুরু করবেন কাজ করা ইনকাম করা কিভাবে যায় তারপর থেকে আপনি প্রতিদিন ইনকামের সপ্তাহে একটা ক্লাস পাবেন কিভাবে ইনকাম করবেন সে তার উপরে আর দুইটা ক্লাস পাবেন আপনার স্কিলের উপরে এভাবে আমরা তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত একটা জার্নি নিয়ে যাব ইনশাল্লাহ আপনি যদি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন সময় দেন নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার ফিউচারকে ডেভেলপ করতে পারবেন আমি যদি পারি আরেকজন যদি পারে আপনি কেন পারবেন না সবসময় মনে রাখবেন আমাকে পারতেই হবে আমি অন্যর বোঝা হয়ে থাকবো না আমি আমাকেই নিজে তৈরি করবো গড়ে নিব আমি কাজ দিব মানুষকে আমি মানুষকে তার জীবন চলার জন্য রাস্তা তৈরি করে দিব আমি কার কারো কাছে আমার জীবন নিয়ে দাঁড়াইব না যিনি চাকরি করেন তিনি তার জীবন নিয়ে আরেকজনের কাছে দাঁড়িয়ে যান আজকে মনে করেন পৃথিবীর মন্দার সিজনের উপরে এই পৃথিবীটা মন্দা চলছে তার যার বিজনেসটাও মন্দা হয়ে যাচ্ছে অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে দ্যাটস মিন ওই মানুষটির উপরেই সে নির্ভরশীল ছিল যে চাকরি করে তার উপরে সে নির্ভরশীল নির্ভরশীল ছিল এই নির্ভরশীল তাহার কারণে আজকে তার কোম্পানিটা ফল ডাউন করার কারণে তার চাকরিও ফল ডাউন হয়ে গেছে কথা বুঝতে পারছেন যাই হোক আরও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কথা হবে আরও অনেক কিছু শেখা হবে আজকে এই পর্যন্ত এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন গানটা বন্ধ করেন প্লিজ গানটা আপনার ঘরের মধ্যে যদি চলে তাহলে কষ্ট করে বন্ধ করে কথা বললে ভালো হয় আচ্ছা আপনারা সবাই কিন্তু ভাই এখানে ক্লাস করতে আসছেন অবশ্যই অ্যাক্টিভ থাকেন প্লিজ হ্যাঁ কারণ এরকম ভাই ইনঅ্যাক্টিভ থাকবে না অনেকে দুই একজন আজকে ক্লাসে আসে না হয়তো কোনো প্রবলেম থাকতে পারে এটা আলাদা বিষয় হ্যাঁ। অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে বাধ্যতামূলক ঠিক আছে আরো আমাদের অনেক স্টুডেন্ট আমাদের হয়তো আরো এই মাসে আরো অনেকে আসতে পারে ইনশাআল্লাহ দেখি চেষ্টা করি তাহরিম আপু তাদের অ্যাড করে দেব তাহরিম আপু শুনতে পাচ্ছেন তাহরিমা আপু শুনতে পাচ্ছেন আচ্ছা যাক তো কারো কোনো প্রশ্ন আছে সজীব আহমেদ ভাই কথা বলেন সাব্বির আলী ভাই কথা বলেন ওকে যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি আপনারা সবার সবার হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকে একটা করে গ্রুপ ক্রিয়েট করবেন প্রফেশনাল গ্রুপ যে গ্রুপের মধ্যে আমি আপনারা আমাকে লিঙ্ক দিবেন ইনভাইট করবেন আমি সেটা অ্যাক্টিভ দেখাই আমি সেটাতে জয়েন করব এবং সেই গ্রুপের মধ্যে আপনাদের আমি ভিজিট করে গ্রুপটা দেখবো কে কতটুকু প্রফেশনালি গ্রুপটা ক্রিয়েট করতে পারছেন আমি দেখবো আর আপনারা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বেশি দেরি হবে না ঘন্টা দুয়েক সময় লাগবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম